hello friend welcome back to my channel তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আমি মিষ্টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উইন্টার ফেস প্যাক এই ফেস প্যাকটাকে তোমরা বেস্টও বলতে পারো কারণ এই ফেস প্যাকটা কিন্তু একটা জিনিস আর অনেকটা প্রবলেম সলভ করে দেয় তো মাত্র আমি দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ফেস প্যাকটা বানিয়েছি একটা হচ্ছে টার্মারিক আর একটা হচ্ছে অ্যালোভেরা র অ্যালোভেরা তোমরা র অ্যালোভেরার জায়গায় কিন্তু বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তো চলো একদমই দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিভাবে ইউজ করবে আর কিভাবে বা অ্যাপ্লাই করবে এর জন্য আমাদের লাগছে র অ্যালোভেরা জেল আর টার্মারিক এটা তোমরা বাজার থেকে কেনা টার্মারিক ইউজ করতে পারো পেস্ট করে অ্যাপ্লাই করতে পারো বা তোমরা কাস্তুরি যে টার্মারিক থাকে সেটাও অ্যাপ্লাই করতে পারো আমি এখানে ডাস্টটা ইউজ করছি এখানে ওয়ান টেবিল স্পুন মতো টার্মারিক পাউডার নিয়েছি আর তার সাথে ওয়ান টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল নিয়েছি এটা র অ্যালোভেরা জেল প্রথমেই বলেছি তো ভালোভাবে এটাকে মিক্স করতে হবে এই দুটো জিনিসকে আর তোমাদের কারো স্কিন যদি উইন্টারে অনেকটা বেশি ড্রাই হয়ে যায় তার ক্ষেত্রে তোমরা এর মধ্যে হানি অ্যাড করতে পারো স্কিনের যে কোনো প্রবলেমকে রিমুভ করবে তো আমি এখানে যেটুকু বেঁচে ছিল অ্যালোভেরা জেলটা সেটাকেও অ্যাড করলাম কারণ এটা তো আর কাজে দেবে না আর তোমরা যদি কেউ ভাবো যে অ্যালোভেরা জেল মানে প্রত্যেক দিন গাছ থেকে কেটে ইউজ করাটা একটু ইম্পসিবল তো সেক্ষেত্রে আমি বলে রাখি অ্যালোভেরা জেল তোমরা বার করে মানে গাছের পাতাটা কেটে অ্যালোভেরা জেলটাকে বার করে রেখে রেফ্রিজারেটরে রেখে দিতে পারো দু থেকে তিন দিন মতো তাহলেও কিন্তু এটা স্টে করবে রোজ এইভাবে ব্যাগটা তোমাদেরকে তৈরি করতে হবে এটাই যা বার অ্যালোভেরা জেলটাকে তোমরা এইভাবে তৈরি করে রেখে দিতে পারো রেফ্রিজারেটরে নষ্ট হবে না তার মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে দেবে সেটাকে তোমরা টোনার হিসাবে ইউজ যদি করো তাহলেও দেখবে অনেক কিছু প্রবলেম এটাতে রিমুভ হচ্ছে কারণ ডার্ক স্পটকে তো রিমুভ করে তোমরা জানো আর সানট্যানকেও রিমুভ করে এই অ্যালোভেরা জেল আর তার সাথে সাথে যদি কোনো মানে ইচিং প্রবলেম থাকে কারোর আর সেটাকেও কিন্তু রিমুভ করবে এই অ্যালোভেরা জেলটা আর সবার ফার্স্টে বলে রাখি এই অ্যালোভেরা জেল অনেকেরই অ্যালার্জি থাকে তো সবার ফার্স্টে অ্যালোভেরা জেল যদি তোমরা এই প্রথম ইউজ করবে ভাবছো তাহলে আমি বলবো সেটা সবার ফার্স্টে কানের থেকে নিচে দু আঙুলের নিচে তোমরা এটাকে ফার্স্ট অ্যাপ্লাই করে রাখবে দু থেকে তিন মিনিট মতো যদি কোনো ইচিং না হয় তারপরে কিন্তু তোমরা ফেসে অ্যাপ্লাই করবে তোমরা মার্কেটের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তবে হোয়াইট কালারের যে অ্যালোভেরা জেলগুলো হয় সেগুলো তোমরা ইউজ করবে সেগুলোতে কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করা থাকে না যেগুলো কালার অ্যাড থাকে সেগুলো কিন্তু কেমিক্যাল অ্যাড করা থাকে তো আমি বলবো হোয়াইট কালারের যে অ্যালোভেরা জেল সেটা তোমরা ইউজ করো এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে তোমরাও ঠিক এইরকমই পেস্টটা তৈরি করবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে আর হ্যাঁ ফেস প্যাকটা ইউজের আগে অবশ্যই তোমরা একটুখানি ফেস ওয়াশ করে নেবে স্কিনটাকে পরিষ্কার ফেসের মধ্যে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবে তো হ্যাঁ আমার ফেসটা ওয়াশ করে নিয়েছি এরপর আমি প্যাকটিকে লাগাবো তো প্যাকটিকে দেখতে পাচ্ছ এরপর আমি ফেসে লাগাবো ফেসটা আমার ভীষণ ডাল আছে এবং অনেক ধরনের ডার্ক স্পট কিছুদিন হয়েছে এর আগে আমি কেয়ার করতে পারিনি আমার ফেসটিকে তো এই প্যাকটি ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি বন্ধুরা তাই তোমাদেরকেও আমি বলছি এই প্যাকটা তোমরা ইউজ করো আর তোমরা জানো টার্মারিক ভেতর থেকে পেয়ার করতে সাহায্য করে সানটানকে রিমুভ করতে সাহায্য করে তাই মানে হলুদ আর অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে তোমাদের তো কিছু বলারই নেই অ্যালোভেরা কিন্তু স্কিনকে ন্যাচারাল ভাবে গ্লো করবে এবং স্কিনকে হাইড্রেট করবে তার সাথে সাথে যাদের এজিং প্রবলেম আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারো খুব ভালো ফল পাবে এবং এই সেম ফেস প্যাকটা কিন্তু যাদের স্ট্রেচ মার্কস আছে তারাও এটা ইউজ করতে পারবে তার সাথে সাথে সানট্যান রিমুভ করতে তো সাহায্য করে তোমরা সবাই জানো আর এই ফেস প্যাকটা কিন্তু অসাধারণ কাজ করে আর আর সামনেই শীতকাল শীতকালে বিয়ের মৌসুম তো লেগেই থাকে তো যারা এই শীতে বিয়ে করছো তাদেরকে বলবো এই ফেস প্যাকটা কিন্তু তোমরা ইউজ করো বিয়ের দিনে দেখবে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ স্কিনকে ভিতর থেকে ফেয়ার করবে আর তোমরা যারা এই ফেস প্যাকটা ইউজ করবে তারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কারণ তাদের কমেন্ট আমার কাছে খুব একটা মাইনে রাখে কারণ সবাইকে নিয়েই আমার এই চ্যানেলটি তাই তোমরা কমেন্ট করবে আর তোমাদের যদি হেল্প হয় আমার ভিডিও দেখে আমি বলছি না ভিডিওটা শেয়ার করতে ভিডিওটা দেখে যদি তোমরা ইউজ করো তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই বন্ধুদেরকে এটা শেয়ার করবে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবে নিচে আমাকে কমেন্ট করবে আর যদি হেল্প হয় একটুও তাহলে আমার চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটিকেও প্রেস করবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এই ফেস প্যাকটা কিন্তু দশ মিনিট ফেসে অ্যাপ্লাই করে রেখে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লো করছে আর তোমরা দেখছো একটা ইউলি স্টোন চলে এসেছে ফেসের মধ্যে ভিতর থেকে গ্লো করবে স্কিনটা আমি বলবো তোমরা এটা রেগুলার ইউজ করো খুব সুন্দর আর একটা সফটনেস চলে আসবে আর এই ফেস প্যাকটা ইউজের পর কিন্তু তোমরা যে কোনো একটা ক্রিম অ্যাপ্লাই করে নেবে যেটা তোমাদের ফেসে শ্যুট করবে আজকের মতো বাব্বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে